together ভগবান ভোগে দেখ না রে মন দিব্য জ্ঞান সহজমান ভোগে মুখের চরম দুটি নিত্য বস্তু হবে খাটি ভোর মানুষের চরম দুটি নিত্য বস্তু হবে খাটি মরি সব খা 好不好？ তা কেউ জানে না সানা তুঙ্গ মমিনে না কি হবে তা কেউ জানে না সিঁড়িদের দেখা শোনা বিশ্বাস সিঁড়িদের দেখা কোলে লালন করে এ বলে খোঁজে দেখো না রে মন দিব্য জ্ঞান সহজ খোঁজে দেখো না রে জ্ঞান হ্যালো ভিউয়ার্স আর নতুন নতুন কভার গান পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন হোপ ইউ ইউ অল ইনজয়েড ইট